আপনাদের অন্তরে এই ভীতিটা থাকা উচিত যেটা আল্লাহর ঘর এর সাথে দুর্নীতি করা এর সম্পর্কে বাজে মন্তব্য করা এই মসজিদের সম্পত্তি আহরণ করার চিন্তা থাকা মসজিদকে জমিন থেকে উগরে ফেলা এই ধরনের টেন্ডেন্সি যাদের মাথায় আছে এই আয়াতটা আপনি আপনার কলিজার মধ্যে বসিয়ে নেন এটা আল্লাহ বলেছে ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما তো যেহেতু আমরা সেই শক্তি হারিয়ে ফেলেছি আমরা সেগুলোকে এখানে জড়ো করতে পারবো না কিন্তু আমরা কিন্তু আল্লাহ সুবানাহমাতালার দ্বিতীয় যেটা আদেশ ওটাকে কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম আর ওটা প্রত্যেকটা মুসলিমের ব্যক্তিগত দায়িত্ব সেটা কি আল্লাহ সুবাহতালা বলছেন এই মসজিদগুলোকে কেন বানানো হবে এই সম্পর্কে কোরআনের বেশ কিছু দায়ী দায়িত্ব আছে আসুন আমরা এখন সেই দিকে চলে যাই এই মসজিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা কোরআন হাদিসে বহু কথা বলেছে তার মধ্য থেকে এই মসজিদের সব থেকে বড় কথা যেটা আপনি কখনোই ভোলা উচিত নয় সব কথা ভুলে যান এটা ভুলবেন না সেটা কি জানেন মসজিদে ঢোকার আগে বা যেই জায়গাগুলোতে মসজিদ আছে সেই মসজিদের দিকে তাকিয়ে আপনাকে এই কথাটা স্মরণ করতে হবে হতে পারে আপনার অন্তরে ভয় জাগবে সেটা কি করেন আল্লাহ সুবানাহ তালা সুরা জিন বাহাত্তর নম্বর সুরার আঠারো নম্বর আয়তে বলছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ আল্লাহ সুবাহতলা বলেছেন তোমরা প্রত্যেকে কান খাড়া করে শুনে দাও এই পৃথিবীর বুকে যেখানে মসজিদ আছে তুমি জেনে নাও এগুলো প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ঘর কার ঘর আল্লাহর এই পৃথিবীর স্রষ্টা যিনি আপনার মালিক যিনি যে মালিক শুধু যদি বলে কোন আপনি তখনই ডেড বডি হয়ে যাবেন যদি বলে হয়ে যাও আপনি তখনই মরে যাবেন শুধু আপনার প্রাণটা আল্লাহ সুবাহতালার ইশারায় চলে আল্লাহ যদি বলে মৌত আপনি মরে যাবেন সেই মালিকের ঘর বোঝেন সেই মালিকের ঘর আর তার সম্পদের সাথে যদি কোনো ব্যক্তি খেয়ানত করে ওই আল্লাহ আল্লাহ সুবাহ শুধু ইশারাই কাফি আল্লাহ সুবাহ এতটাই যথেষ্ট অন্তত মসজিদগুলো দেখলে আপনাদের অন্তরে এই ভীতিটা থাকা উচিত যেটা আল্লাহর ঘর এর সাথে দুর্নীতি করা এর সম্পর্কে বাজে মন্তব্য করা এই মসজিদের সম্পত্তি আহরণ করার চিন্তা থাকা মসজিদকে জমিন থেকে উগরে ফেলা এই ধরনের টেন্ডেন্সি যাদের মাথায় আছে এই আয়াতটা আপনি আপনার কলিজার মধ্যে বসিয়ে নেন এটা আল্লাহ বলেছে ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর এটা আপনার পার্লামেন্ট নয় এটা আপনার ওই গোয়ালঘর নয় এটা আপনার খাদ্য ভাণ্ডারের ঘর নয় এটা আপনার কিচেন রুম নয় আল্লাহ বলেছে এটা হচ্ছে আল্লাহর ঘর এটা আল্লাহ হচ্ছে মসজিদ তার মানে কি বুঝাতে চেয়েছে আল্লাহ যে এখানে অন্তত পক্ষে আল্লাহর নাম উচ্চারণ হবে অন্য কোনো ব্যক্তির নাম নয় এখানে কেবল আল্লাহকে স্মরণ করার যে কার্যক্রম আছে সেই কাজগুলো হবে আপনার সংগঠনের কোনো কাজ এখানে ব্যানার লাগিয়ে সব সম্ভব নয় দুর্ভাগ্যবশত বাংলার জমিনে এমনও দৃশ্য দেখেছি আমরা পনেরোই আগস্ট বলেন ষোলোই ডিসেম্বর বলেন যে কোনো সময় আমাদের নেতা নেত্রীদের ছবির ব্যানার এই মেম্বারের সামনে লটকিয়ে দিয়ে তারা মিটিং করে এটা হচ্ছে মুসলিমদের যে দেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম অথচ কোরআনের আয়াত আল্লাহ বলেছে আপনি কি কোনোদিন এরকম দৃশ্য কোনোদিন দেখাতে পারবেন যে সংসদে কোনো একজন মাওলানার ছবি ব্যানার দিয়ে তার শোক প্রদর্শন করা হয়েছিল দেখাতে পারবেন তাহলে সেটা আপনি মসজিদে সাহস পান কি করে এরকম করার আপনাদের যদি মুসলমানের রক্ত থেকে থাকে আজকের পর থেকে আপনারা ওয়াদা করে নেন আমরা অন্তত মসজিদের মধ্যে এই কাজগুলো করব না মসজিদের যে হুরমত আছে এটা আমাদেরকে রক্ষা করে চলতে হবে যদি আপনি আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ হাসিল করতে চান যদি আপনার মধ্যে তাকুয়া থেকে থাকে আপনি অন্তত মসজিদের ক্ষেত্রে রাজনীতির নোংরামি এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে না এটাকে পাক রাখতে চেয়েছেন আপনি পাকে রাখার চেষ্টা করেন এটাকে পাক সাফ রাখতে হবে তো সব থেকে বড় মর্যাদা হচ্ছে আল্লাহ বলেছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ এই কথাটা শুধু আপনাদের মুসলিমদের জনসাধারণকে স্মরণ রাখতে হবে তা নয় বরং এটা সব থেকে বেশি স্মরণ রাখতে হবে কমিটির লোককে যে দেখো এটা কিন্তু মসজিদ আল্লাহর ঘর এই কথাকে সব থেকে বেশি স্মরণ রাখতে হবে এই খতিব যেখানে এখানে খুদ্া দেবে তাকে স্মরণ রাখতে হবে যেটা কিন্তু আল্লাহর ঘর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এর একটা দায়িত্ব রয়েছে এর খেয়ানক মানে সব থেকে বড় খেয়ানক আজকে যদি আপনাকে মিসগাইড করা হয় তাহলে আপনার পুরো জাতিটা গুমরা হয়ে যাবে আর এখান থেকে যদি আপনাকে কোরআন সুন্না শিক্ষা দেওয়া হয় পুরো জাতি সোজা হয়ে যাবে কত বড় দায়িত্ব এটা বলে আরে আপনাকে যারা নেতার লিডিং দেয় আপনার সম্পত্তি কেড়ে নেয় আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করে খেয়ে নেয় আপনার তেমন কোনো ক্ষতি হয় না দুনিয়া শুধু আপনার ক্ষতি হয়েছে কিন্তু এই মেম্বার থেকে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আপনি জেনেন আপনি জান্নাত হারিয়ে ফেলবেন অতএব এটা আপনাদের যেমন শিক্ষণীয় দায়িত্ব এটা এই মসজিদের কমিটির দায়িত্ব যে এখানে কাকে দাঁড় করাবে শতবার নয় হাজারবার চিন্তা করবে যে আমি কাকে দাঁড় করিয়েছি এখানে সে আমাদেরকে কি দেবে এজন্য আমরা এক যোগ্য নই অবশ্যই বড় মাপের কোনো ব্যক্তিদেরকে যারা কোরআন সুন্না ভালো বোঝে তাদেরকে এখানে স্থান দেবেন দেখেন দুনিয়ার বহু ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক টাকা খরচ করেন কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে সব থেকে কম দামি ব্যক্তিকে দাঁড় করিয়ে দেন এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় হীনতা এটাই সবচেয়ে বড় হীনতা যে জাতিকে আল্লাহ এইভাবে গুমরা করে দেয় যে জাতিকে যেই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী হওয়া উচিত ছিল সব থেকে দামি ব্যক্তি যেখানে থাকা উচিত ছিল সেখানে বসিয়ে দেন কম দামিকে আর যেই জায়গাগুলোর কোনো গুরুত্ব নাই সেখানে বসিয়ে দিয়েছেন মূর্খদেরকে এটা হচ্ছে জাতির হীনতা অতএব আপনারা এটা মাথায় রাখবেন কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি এখানে যে ব্যক্তি দাঁড়াবে অবশ্যই সেই জন্য কোরআন সুনার জ্ঞানী হয় কোনো তরিকাপন্থী লোক কোনো মাজার ভক্ত লোক কোনো দলের গোড়ামি করে কোনো সংগঠনের লোক যেন এখানে জায়গা না পায় এটা জেনে রাখেন আমি আপনাদের মুসল্লিদেরকে একটা কথা বলে দিই নেক্সট টাইম আল্লাহ আমাকে দ্বারা করাবে কিনা আমি জানি না জেনে নেন যেই ব্যক্তি যেই মতবাদের লোক আপনাদেরকে কিন্তু সূক্ষ্মভাবে সেই দিকে সে পথ দেখাবে কিন্তু যেই ব্যক্তি আল্লাহর গোলাম সেই ব্যক্তি শুধু আপনাকে আল্লাহর কথা বলবে দেখেন আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে ভয় করেন আল্লাহর কথা ছাড়া অ্যাঙ্গেলে যদি কোনো ব্যক্তি কোনো দলের কোনো ব্যক্তির মর্যাদা তুলে ধরার চেষ্টা করে তার পেছনে আপনি নামাজ আদায় করবেন না তার কথাও গ্রহণ করবেন না কেবলমাত্র আপনাকে আল্লাহর কথাই শুনতে হবে আল্লাহর অলির নয় যারা আল্লাহর অলিদার দোহাই দেয় আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি জেনে নেন সে হচ্ছে চোর যে আপনার ইমানকে ছিনিয়ে নেবে এই জন্য কোনো আল্লাহর অলির কথা এখানে চলবে না আপনাকে কেবলমাত্র এখানে শুধুমাত্র আল্লাহর কথা চলতে হবে আল্লাহর কথা এবং তার রাসুলের কথা এখানে চলবে এছাড়া বিকল্প কোনো কথা এখানে চলবে না যদি এটা বাস্তবায়ন করে দেখাতে পারেন আপনারা জাতি এমন কিছু একটা পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এতদিন কি হারিয়েছেন এখন কি পাচ্ছেন এটা যদি আপনারা করতে চান এটা আপনারা করবেন এটা হচ্ছে এই কমিটির প্রথম দায়িত্ব